যা ভয় নাকি কাজ হয় না একটা কাজ সব আসতে তোর ব্যবস্থা করতে আমি আয় এখানে হ্যাঁ ব্যবস্থা আয় আয় থাকতাম পঞ্চাশটা মশা ফেললাম বিভিন্ন রকম আয়োজনের মশা তোরা একটা কাজ করতে পারিস নি সব জায়গায় কুত্তা টেন না শেষ তোর আয় দেখছি বস বস ওঠেন বস বিশাল সমস্যা হয়ে গেছে বস কি সমস্যা তুমি লিডার বাড়ি প্রতিবার মারবা নাকি আমার মুখ মুখাচ্ছে তোর আমার মাথা ওসব কথা বাদ দেন বস বাদ দেন বাদ দেন বাদ দেন কাজের আসি কাজের কথা মানে একটা কাজ ভিতরে সবার হতে পারিস না তাহলে শুধু কুকুরের ভয় দরমের আসিস বস সেই কুকুরটা তারা কইলো কুকুরই হোক বাঘ হোক ওই বাঘ থেকে চুরা করতে হবে মূল্যবান একটা জিনিস আপনার তো ওদের কাজ হবে তো সব অকম্ব ঢেকি দল দল মেজে এসে আমাদের দোষ দিচ্ছে ওনারা তো কোমর কেমন আমরা জানি না ওনার মাদা ছিল ছত্রিশ কুকুর কেমন হয়েছে ছাব্বিশ আবার বেশি বোঝে খুব বেশি বুঝিস না পাতলা বস নিজেদের মধ্যে মারামারি করেন না কাজের কাজ করেন তাও তো হতে পারে জিজ্ঞাসা করবো নাকি ভাই সেদিন কাপড়ই হয়ে গেল আজকে এসে দেখেন থাম থাম আমি জিজ্ঞাসা করছি নিরিবিলি না হলে আবার ওই দেখলেন না না কইলেন নাক তোদের ওই হাল হবে কি মানে লগল থেকে শোনা যাচ্ছে প্যানে প্যানে হয়ে গেল সেদিন ওই বাইরে ডাকাত করতে গিয়ে হারামিতে এলাকাটা ভোনা করে থইছে ওই খাইয়ে আমার সেদিন পেটে গরম করে সেদিন অবস্থাটা হইলো মাথা কোনদিন হয়েছে তারপরেও ঠিক ধরেছি কুকুরে ভয় একটু লাগে এবং তার জন্যই তো সেই বিশুদ্ধ একটু আরাম করে বেড়াছিলাম তুমি বুঝি যে তুমি ফেলেছি সেই ফেজা কাজের কথা বলি আমার এক বন্ধু আছে আমার দশ বছরের বড় তবুও ন্যাংটোবেলা একসাথে ঘুরেছি সে হাতে গুণ একসাথে চুরিমুড়ি করতাম আমি জানতাম তো কোনো কাজ হবে না এই জন্য আমি আগে খোঁজ পাঠিয়ে দিয়েছি কেবল দেখো আসলো বলে না করে আমার সে পুরো এসে আসি গ্রামে আলাম শালার কুকুরি কোনে দৌড়ি পাচ্ছে গুরুত্ব কিনা খায় কথা ছালো গুরুকে আসেনি নাকি এখনো দেখো কি তোমার গুরুর আবার কুকুরে তাড়ামাড়া করেনি তো গুরু কুকুর থেকে ভয় করে কুকুরে বাঁচে ছুটি করা লোক আমার গুরু গুরু কুকুর থেকে ভয় করে না আগে যখন বড় বড় জঙ্গলে আমি ডাকাত করতাম ছাগল মনে করে কত ধন্য হয়েছে তুই যখন বললে কিছু বুঝিস না আমার গুরুর সম্পর্কে জানতে ইতিহাস পড়তে প্যানের মাথা আকাশে ভুল হয়ে গেছে এ এ দামি বস আপনি ওখানে আর ভাই বলিস নে তোদের গ্রামে কি কেউ আসে নাকি কি হয়েছে গুরু কি হয়েছে আর বলিস নে বলিস নে কুকুরি তাড়া করেছে বলিস সব না মা কি হইল তোরা আরাম করছিস কেন রে না গুরু কিছু নাই গুরু বিষয়টা বিষয় বলবো তো তাই শালা কুকুর দেখি নাকি ভয় করো না তোমার গুরু যেরাম তুমিও সেরাম আমরা বুঝিনি এই খোকা কিছু বললি নাকি না গুরু না কিছু বললাম না আপনার গুরুর পা পানে খেয়াল করেন পা পানে কি পা পানে কি আছে বিষয় না চল আমার অফিসে আর কোশনে টেনশনে আছি তোদের প্রবলেমটা বল দাদিদের আমলের ঝেটা oh, সাইক্লোন ঝড় আসে না এক সময় হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? সেইটা কোন রকম আমরা দু বছর ধরে চেষ্টা করছি এখনো সফল হতে পারলাম না এই জন্য আপনাকে ডেকেছি আমরা সেই ঝাঁটা এর আগে তো আমি বহুবার গেছি তারও সফল হতে পারিনি কিভাবে কুকুর থেকে বাঁচা যায় সেই হিসাবটা দেন গুরু আমি একটা কথাই বলবো তার আগে জানি নি তোরা কিটা কিভাবে চুরি করা শিখেছি আয় টাকলা তুই ওঠ বল তুই কিভাবে চুরি শিখেছি আমার জীবনে প্রথম চুরি একটা নেদা পিকনিক করার সময় জ্বালানি পাচ্ছিলাম না তাই নিয়ে এলাম বোঝা হয়ে গেছে টেকলিও তুই বস

গুরু আমি আমার দাদার বউ চুরি করিলাম গেলাম সেই দিকে আমি চুরি এই ব্যাগ খাইতে ওঠ উঠছে প্যারালাইসিস রুগী নাকি কথাই আরাম বল তোর বায়োডাটা বল পুরো আমার চুরি হাত চাই শ্বশুর বাড়ি দিলাম চাল চুরি করে বিড়ি খেয়ে ও কিন্তু কি অভ্যস্ত আরে ইদি তো কাজ হবে আপনি বসো নাইকো গুরু ওর লোক দিয়ে কাজ হবে আর বাদ বাকি লোকগুলাই ডেলিভারি দিয়ে দেয় পাঁচ লাখ টাকা সব ভরি দিয়ে গেছে এখন বাদ লিটার হবে এখন যে কোনো কাজে ওদের ট্রেনিং দিতে হবে বড় চোর বানাইতে হবে ভবিষ্যতে ওরা চুরি করে খেতে পারে চাইনাই থেকে কুম্ফু মাস্টার নিয়ে আইবি ওদের চুরি ট্রেনিং করানোর জন্য এই ভিডিওটির নেক্সট পার্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমরা ভিডিওটি করব এই ভিডিওটাতে মাত্র এক হাজার লাইক চাই